আমার আগে দিতাম আমি তো ভাবছি গার্লফ্রেন্ড নিয়ে নাচানাচি অনেক হয়েছে চলো আবার রওনা দিতে হবে আবহাওয়া নর্মাল বাইকের দিকে চলো go! কথা তো বলতো আমার তো হাঁটলি খিদি লাগে এই রোগের চিকিৎসা তো কোনো জায়গায় করতে পারলাম না দেখি আজকে কোনো রকম একটা বাইরে যেতে পারবে না আজকে যেটাই পাবো সেটা না আপনি তোমার দিকে তোমার চিকিৎসা করাবো সেইটাই ভালো দোস্ত সেটা যাই দেখি এদিকে এসো এসো তো দেখি মনে হচ্ছে কারা তোকে তো ভালো দেখতেও পাইনি হ্যাঁ? ঠিক দেখতিস তিনজন আছে তিনজন চলো চলো চলো সিংকে নিয়ে আজ ভোনা করবো দোস্ত বাড়ি থেকে বেরোনোর সময় একটু ফুকা লেগিল তা মা কইলো যে ফকির টকির দেখলি দু একটা টাকা দিস খালা যেহেতু বলিস ফকিরদের টাকা দিতি তাহলে দিতে হবে ওই যে দুটো ফকির আসছে তাই তো না তাই তো না দোস্ত পিকিট বলো বলো ওরা তো মনে হচ্ছে দেখি আসতে আমি তো অন্ধ হ্যাঁ, আচ্ছা, তারপর টেঙ্গি যাওয়া যা টেঙ্গি যাওয়া যা টেঙ্গি এসো চকিট ভাই চকিট তো ঠিক মতো দেখতেও পাচ্ছি না এই সব খাড়া খাড়া দাদা সব বাইর কর খাড়া বাহির কর মানে কি বাহির করবে ওই দু পাঁচ টাকা দাও ঠিকই বলিছিস পাঁচ টাকা মতো আছে না দে এই নাও পাঁচ টাকা দাও আতলা আমি তো চকি দেখতেও পাইনি টেকা না কি দিলে রে দোস্ত এটা দিয়েছে ভাই হ্যাঁ? দোস্ত বড় আমরা প্রতিবন্ধী হ্যাঁ? বুঝতে পারেনি আমাদের ভাই বুঝতে পারেনি ধরবে মানে কি পারছে না আবার ধরবে কি বলছে দোস্ত কি বলছে এর নাম পিকিট হ্যাঁ এর নাম পিকিট কি জন্যে জানিস শুধু পোড়াই আর আমার নাম আদলা আমি আদলা আদলা করি ভাঙা আমাদের পাওয়ার সম্পর্কে তোরা তো জানিস নি পুড়িয়ে মারবো ধর পাওয়ার সম্পর্কে একটু কিছু জানে না পাওয়ার সম্পর্কের কথা বলবো দেখি পড়ে না ওদের পাওয়ার পালাম আরে তোরা আপনার আদলা মার দেখা ওরে বাবারে কি পাওয়ার আদলার আদলার পাওয়ার যদি এরকম হয় তাহলে পিকেটের পাওয়ার আবার কি হবে সে তো বটেই শালারা তো আমার থুই চলে গেল টাকা পয়সা তো সব আমার কাছেই আছে রে আমি এখন কি করি আর পিকেট আমাদের দেখি পছন্দ হচ্ছে না পিকেট আয় যাতে বের কর যাতে দে ভাই আমি কিন্তু চিল্লাবো ভাই ও ভাই আমি কিন্তু চিল্লাবো ভাইরা এই তুই চিল্লাস নে মার্কে আজ শুক্র বার কেউ নেই টিকিট পুড়িয়ে মারবো পুড়িয়ে মারবো আদলা করে মারবো ভাই আমার কাছে কিছু নেই ভাই আমার কাছে কিছু নেই ভাই আমার কাছে কিছু নেই ভাই জীবনে থাকে না নাকি আমার কাছে থাকে না নাকি ভাই একটা কথা ভাই জীবনেই প্রথম প্রতিবন্ধী মানুষ আমার কাছে সেন্দাই করলে ভাই যদি আপনাদের নাম একটু বলে দিয়েছেন ভাই জীবনে স্মৃতির পাতায় লিখে রাখতাম ভাই নাম আমার আদলা সাথে আছে টিকি এর বাইরেও যদি তুই কিছু জানতে চাস হান টিভি জোকস কার্পাস ডাঙ্গা চ্যানেলে কোপাই দে কোপাই গুড বাই